হ্যাঁ, দেখতেছি তো এই যে দেশে কমান্ডো এদের বানানো এটাকে টিম ওয়ার্ক বলে এটা বুঝলেন এটা কিন্তু টিম ওয়ার্ক এই দেখেন ওই উঠতেছে না এটাই টিম ওয়ার্ক টিম ওয়ার্কের সহজ সংজ্ঞা এটা একজনকে আগে উঠতে দিতে হবে ঠিক আছে সে আপনার ঘাড়ে ভোট দিয়েই উঠবে কিন্তু সেজন্য আপনাকে না ভুলে দেবে আর যদি আপনার সে আপনাকে সাপোর্ট না দেয় তাহলে আপনি এরকম করে যাবেন নিয়ে একটু চাপ দিয়ে দাঁড়ান সাইকেল চাপ দিয়ে দাঁড়ান

রান্না না হলে টিমওয়ার্ক ছাড়া হলে এত কষ্ট করে একা উঠতে হবে না তারপরে তো সাপোর্ট পাইলো ওখানে কিন্তু সাপোর্ট তো নিচে ছিল না একটু উপরে উঠলে বেশ কিছু সাপোর্টই আপনি পাবেন কিন্তু একবার শূন্য থেকে কারো না কারো একটি টিমওয়ার্ক লাগবেই আপনাকে ভাবির মোর সুবিধা দিলেন মানুষ হাঁটতে সমস্যা করতে মিলে আমার দেন ঘুরে

এরকম মানুষ আপনাকে বলবে চলে যাওয়ার জন্য বুঝছেন <laughs> দাঁড়ায় आप लिखी আছে